যেতে এলো খুশির মেরেছি মাথায় কানে কানে বলি আছে যত সুখ ভরে দেব আজ তোরে আচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাথায় কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে এলো যে আসবে সে তাইলা খয়লা যে মরু জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক মরু নিজের কাছে নিজে আজ তাই অচেনা যে আমি যেন বদলে গেলাম এক পলকে দূর দূর বুক কাঁপে কেন আজ খয়লা যে মরি জাদুরি কাঠি ছুঁয়ে দিল যেন এক পরি নিজের কাছে নিজে আজ তাই অচেনা এলো খুশির লগন